ভাবে থাকতে পারে সেটা আমার আর তার ব্যাপার সে আমার চাচা আমি তার যায় রাইট এখানে যদি রাজনৈতিক কেউ সুবিধা নেওয়ার চেষ্টা করে কোন সময় কি আমার মুখ দিয়ে কোন পত্রিকায় কোন জায়গায় শুনছেন নাকি তার বিরুদ্ধে আপনার কথা তার মুখ দিয়ে শুনছেন আমার বিরুদ্ধে কথা তাহলে এখন কারা কাকে বিভক্ত করে আমরা প্রথমে একসাথে কাজ করছি সে আমার শ্রদ্ধা সে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্য তিনি আমার মুরব্বী জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আমার বাবার স্নেহধন্য তিনি মাননীয় মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরিশাল মহানগর আওয়ামী লীগ আমি মেয়র বরিশাল সিটি কর্পোরেশন তিনি যদি আমাকে ফোন দিয়ে ডাকেন আমার গানে কয়টা মাথা আছে যে আমি তার তার ডাকে ওখানে যাব না সে তো আমার মুরব্বী এটা কি আমার পক্ষে সম্ভব সে ডাকলে আমি চাইতে সেখানে বাধ্য তো যারা মনে করেন এখন আমি তাকে আমি তার জন্য কষ্ট করছি তার নির্বাচনে আমারও তার প্রতি অভিমান ব্যক্তিগতভাবে থাকতে পারে সেটা আমার আর তার ব্যাপার সে আমার চাচা আমি তার বাদি যায় রাইট এখানে যদি রাজনৈতিক কেউ সুবিধা নেওয়ার চেষ্টা করে এটা তো তাদের বিষয় নয় এটা আমি কি বলবো আপনারা যে যেভাবেই বলার চেষ্টা করেন এটা আজকে পুলিশিং কমিটি যে প্রোগ্রাম যেহেতু পুলিশ যেহেতু সম্পৃক্ত আবারও বলি আমার সত্ত্বেও আমার বড় ভাই আজকে বরিশাল পুলিশ কমিশনার সুযোগ্য মেট্রোপলিটনের পুলিশ কমিশনার সাহেব আমার ভাই তিনি যোগদান করার পর থেকে এই যারা এখানে উপস্থিত আছেন পুলিশিং কমিটিতে আমার কাউন্সিলর হইতে শুরু করিয়া সিটি কর্পোরেশনের মধ্যে যত অফিস হইতে শুরু করিয়া যারা পালন করতেছেন আপনারা জানেন পিছনে বসে আমি কিভাবে আপনাদের কি বলছি না বলছি এটা এখানে যারা আছেন আপনারা ভালো জানেন কতটুকু পিছনে বসে আপনারা যখনই আমাকে জিজ্ঞেস করছেন পুলিশিং কমিটি এটা করবো কিনা করবা মানে একশো বার করবা কাউন্সিলর অফিস করবা না কেন অফিস করা লাগবে এখানে যারা আছে কাউন্সিলর বলেন দেখি হাত জায়গাইয়া আমি সবাইকে সম্মতি দিছি পিছন দিকে যা করার আমি করছি এটা আপনাদের জানার কথা করছি কমিশনার সাহেব যখন আসছেন আমার মনে আছে তার এই কমিটিগুলি আমি নিজে বসে বসে তার সাথে আমি সহযোগিতা করছি কমিশনার সাহেবের মনে আছে নিশ্চয়ই এবং আমরা একসাথে লঞ্চ ঘাটে সার্ভিস দিচ্ছি আজকে আমরা সারা বাংলাদেশে প্রশংসিত এখানে শুধু আমার না এখানে পুলিশিং কমিটি অবশ্যই পুলিশিং কমিটির সর্বোচ্চ অবদান কিন্তু আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বের অবদান ভুলে গেলে চলবে না এই শহরে মুজিবুর রহমান সরোয়ারের মতো লোক রাজনীতি করছে সকাল বিকাল হাত পা কিন্তু পরিচিত ভুলে যাই না আপনারা এই বেশি দিন আগের কথা না শিক্ষকদের কিভাবে ধারায় ধারাইয়া ছাত্রলীগের নাম ধরে লাঞ্ছিত করছে বেশি দিন আগের কথা না সেই পরিবর্তন সিরিয়াবাদ সাদেক আব্দুল্লাহ আনছে এটা তো আপনাদের স্বীকার করতে হবে আন্টি চাষি খালা মামা যারা আছেন আজকে প্রতিহিংসার রাজনীতি আমার মাননীয় প্রধানমন্ত্রী করেন না আমি নিজের কথা না বললে পারতেছি না আপনারা কিছু মনে করেন না আজকে সুযোগ পাইছি এখানে সবাই আছেন আমি কথাগুলি সত্যি কিনা আপনারা আপনাদের বুকে হাত দিয়া সামনে নির্বাচন আমাদেরও আছে যেহেতু আমি রাজনীতি করি কমিশনার সাহেব পুলিশের কর্মকর্তা সে তার লাইনে কথা বলছে আমি এই শহরের মেয়র আমি বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাকু তো আছে কাকু তো আমার কাকুর তো অধিকার অধিকার আপনারা এটা আমার তার ব্যাপার আপনারা দেখছেন যে আমার নির্বাচনে যতটুকু কষ্ট করছি তার চেয়ে বেশি আমি কাকুর নির্বাচনে আপনাদের দিয়ে কষ্ট করাইছি করাইছি আপনাদের আপনাদের রাগ হইতে পারে আমার উপরে রাগ করেন আপনারা আইসা কিন্তু আপনারা কিন্তু তার উপরে রাগ করতে পারেন না কারণ আপনারা আমার জন্য করছেন আমি কাকুর জন্য না কাকুর জন্য আমি জননেত্রী শেখ হাসিনা আমি নৌকার জন্য করছি এটা যদি বলি যে এটা আসলে মিথ্যে কথা বলা হবে যে আমি তার জন্য করছি আমি তার জন্য করিনি সে যদি আবার আছে তার যে খারাপ লোক নৌকা প্রতীক নিয়ে আসবে আমি আবার যা করছি তার থেকে ডাবল করবো ইনশাল্লাহ আপনারা করেন আমি তো আপনাদের যা বলার বলবো জনগণকে আহ্বান জানাবো আপনারা করেন না করেন এটা আপনাদের মনে হইতে পারে যে জিনিসটা দলীয় হয়ে গেছে আসলে দলীয় না আপনারা সবাই আমার মনের মানুষ Awami League BNP Jatiya Party এই শহরের প্রতিটি মানুষের সাথে পুলিশ কমিশনার সাহেব যেরকম প্রতিটি মানুষকে বলছে চেনে কিন্তু আমার সাথে নারীর সাথে সম্পর্ক আপনাদের সবাই এই শহরের প্রতিটি মানুষের সাথে আমার নারীর সম্পর্ক আমি রাস্তায় আইটে হাইটা চলি আমি এসি গাড়িতে ঘুরে ঘুরে জনগণের সাথে দেখা করি না আমাকে অফিসে যেই না পাইতে পারেন হ্যাঁ এটা আমার খামখেয়ালি বলতে পারেন যে আপনাকে অফিসে যেই পাই না হ্যাঁ এটা বলতে পারে অফিসিয়াল লোকরা বলতে পারে কিন্তু বরিশাল শহরের সাধারণ মানুষ কাছে জিজ্ঞেস করেন তারা কি বলে অলিগলিতে যান তারা কি বলে এ শহরের প্রতিটা ভিকারি কি বলে এ শহরের প্রতিটা পাগল কি বলে শোনেন আজকে আমাদের প্রতি যেহেতু আমাদের মামলাটা উঠে নেওয়া হয়েছে কারো প্রতি কারো প্রতি আমার অভিযোগ না আমি আমি আমার নেত্রী আছেন আমি আছি আমার কারো প্রতি অভিযোগ না আপনি কমিশনার সাহেব ডাক দিচ্ছেন ওই মামলার পরে আমি দৌড়েই চলে আসছি তার জন্য কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞেস করে নাই যে বাবা বা হে বেড়া তুই কি করছিলি এর থেকে আমার কাছে মনে হয়েছে এর থেকে বড় সম্মান তিনি আমাকে আর কি দেবেন আমার বাবাকে জিজ্ঞেস করেন না কি হয়েছে তার জন্য কাজ করি সে জিজ্ঞেস করেন না তার মানে কি আমি তো I am on the right path I am on the right path এটা আমার বিশ্বাস যদি আমার অন্যায় হইতো আমার বাবা ডাক দিয়ে বলতো যে এটা করো না তুমি যাইও না আমাকে বলছে যেভাবে তুমি কাজ করতেছিলে তুমি সেইভাবে কাজ করে যাও ইনশাল্লাহ তুমি আগে যাও আর কি আর কি চাই আমি যার জন্য কাজ করে সে যদি বোঝে আর তো আমার দুনিয়ার কোনো কিছু আমার দরকার নেই তো আমার জীবন আমার যৌবন যতটুকু বাকি আছে আমার জীবনে আমি বরিশালের মানুষের জন্য আমার বাপ আমার জয় পুরুষের রাজনীতি দিয়ে গেছে আমার জীবন সেলিমার সাদেক আবদুল্লাহ মুখ দিয়ে যেটা বলে এই শহরের সাধারণ মানুষের এটা কিন্তু উপলব্ধি হয়েছে সাদেক আবদুল্লাহ মুখ দিয়ে যেটা বলে সেটা কাজে করে আমি কি বলতেছি বারবার আমার জীবন যৌবন মেয়র থাকি সাধারণ সম্পাদক থাকি না থাকি এই বরিশালের মানুষের জন্য বিলীন করে আমার বার্তাটা দিয়ে গেছে আমিও দিয়ে দিচ্ছি অলরেডি তো এখানে আমার চাওয়া পাওয়ার কিছু নয় আমি বলছি আপনাদের এই যে সবুজ গাছ আছে এখানে প্রতিটা মানুষ নাম ধরলে পরে প্রতিটা মানুষের নাম জানি আমি মহানগর আওয়ামী লীগের আমি কমিটি করছি প্রতিটা মানুষের নাম শুধু না প্রতিটা লোকের ব্যাকগ্রাউন্ড তার বাপ দাদার ঠিকানা আমি জানি প্রধানমন্ত্রীর কাছে লেখা দিয়ে দিছি আমি আমার একটা অক্ষর মাননীয় প্রধানমন্ত্রী পরিবর্তন করেন না এর থেকে বড় সম্মান আমাকে আর তিনি কি দেবেন এর থেকে বড় পাওয়া আমার জন্য কি হতে পারে সভাপতি উপস্থিত এখানে আমার শ্রদ্ধেয় সভাপতি আমার আব্বা আব্বা একটা অক্ষর তিন দিনের মাথায় আমার মহানগরের কমিটি আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এইটাও তো মনে করেন অনেকের জন্য জানা এখন বিষয় হচ্ছে যে এই জিনিসগুলি তো বলা যায় না অনেক কিছু বলতে পারে না মাইকে এসে আজকে আমাদের উপরে গুলি হয়েছে আমাদের নেতাকর্মীরা আহত হয়েছে আমরা বেকুসুর খালাস হয়ে গেলাম আমাদের অপরাধ মানে কি আমরা অপরাধ হচ্ছে না এখন তো প্রমাণিত যে আমরা অপরাধী না আমরা অপরাধ করি আর বাংলাদেশের মানুষরা কি কি জানলো দার্জিলিং ম্যাটার বরিশালের মানুষ জানে বরিশালের সাধারণ মানুষ জানে যে আমি কি অপরাধ করছি আমি রাস্তায় একটি চলি এই অপরাধ করছি আমি বিক্ষুব্ধের সাথে চলে এই অপরাধ করছি আমি মাননীয় প্রধানমন্ত্রী নিজের পায়ে দাঁড়ানোর বরিশাল সিটি কর্পোরেশনকে দুর্নীতি মুক্ত করছি এই অপরাধ করছি রাইট প্রধানমন্ত্রী আমার শপথ করাইছেন মাননীয় প্রধানমন্ত্রী যে শপথ নিয়ে আজকে যেদিন আমাকে বসাইছেন সেদিন থেকে আমার শপথের আমি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট না হলেও এইটি পার্সেন্ট পালন করার চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট বলব না এইটি পার্সেন্ট পালন করার চেষ্টা করি চেষ্টা করে বলছি পালন করি তাও হলো না আমার সাধ্য অনুযায়ী শরীর শারীরিক ই অনুযায়ী যতটুকু পারি আপনারা তো দেখেনি ভাই আমি তো মানুষ ছোট আমার ওজন অনুযায়ী আমার কান্দে যে চাইল পুরুষের বোঝা চাইল পুরুষের রাজনৈতিক বোঝা এই ঐতিহ্য বহন করা এই দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী এত বড় একটা গুরু দায়িত্ব আজকে এই শহরের আড়াই লক্ষ মানুষের ভোটের বোঝা আমার কাঁধে আপনি যদি বোঝা মনে করে দেখি কিন্তু এই শহরটাকে পরিষ্কার করতে পারছি কারণ আমি মনে করি এটা আমার ঘর বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল দক্ষিণ অঞ্চল বরিশালবাসী আমার আত্মীয় স্বজন ভাই বেড়াদার মামুরের সাত দিনে দেই এবং এখনো দেব না অন্যায় কোন জিরো টলারেন্স মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আপনার সবাই প্রমাণ এখানে পুলিশ কমিশনার সাহেব আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাকে শ্রদ্ধা করি সে আমার কিন্তু প্রতিদ্বন্দ্বী না সে কিন্তু এখানে নির্বাচন করবে না সো ষড়যন্ত্র তো তার সে ষড়যন্ত্র করে না এটা ষড়যন্ত্র তো এটা তো ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্যাপার এত কিছু তো আমি আপনাদের ভাঙাই করতে পারবো না এখানে বিজয় কাকু আছে সে ভালো বলবে সে মুরব্বী মানুষ এখানে টালাই আছে আমার হোসেন নানা আমাদের জেলা আওয়ামী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এখানে কুটু মুখার্জি আছেন বরিশাল জেলায় এই যে আমার চাচি আছেন আমার আর চাচি আছেন এই যে দুজন আছেন তারা ভালো বোঝেন